খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা লাল হলে আমি এটাকে নামিয়ে নেবো এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু একদম লাল করে ভেজে নেব তো এখানে আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু এখানে অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি একটা কুচিয়ে রাখা টমেটো অল্প একটু নুন অ্যাড করছি যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোটা নরম হওয়া পর্যন্ত এভাবে একটু ফ্রাই করবো তো এখানে আমাদের টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে একদম নরম হয়ে গেছে এবার অ্যাড করছি স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষাবো তো মশলাটা এখানে কিন্তু বেশ কিছুটা কষে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ডিমটাও আমি এই স্টেজে অ্যাড করছি তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে আলুটা কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি তাই আমি এখানে অ্যাড করছি এক কাপ মতো গরম জল এবার এটাকে ঢেকে রান্না করব আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে হাঁসের ডিমের কালিয়া কিন্তু একদম রেডি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা তো তোমরা দেখতেই পারছো রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো ভীষণই ভালো হয় খেতে জাস্ট এটাকে সার্ভ করো গরম গরম ধোয়া ওটা ভাত আর স্যালাডের সাথে দুপুরের লাঞ্চ কিন্তু জাস্ট জমে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে